আলাইকুম everyone it's me Fatema Rahman from এফার ক্রিয়েশন আজকে আমি প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ নিয়ে এসেছি তাই আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ভালো বাজেটে একটি প্রিমিয়াম ডিভাইস পারচেস করতে চাচ্ছেন তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করে আপনার অনুভূতি জানাবেন এবং যারা ছিলেন আছেন এবং থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্টের বিস্তারিত জানতে মূল ভিডিওতে ফিরে যাব এটি হচ্ছে সেই HP Spectre X three sixty comfortable প্রথমে ল্যাপটপটির কালার দেখেই আপনার চোখ আটকে যাবে জাস্ট সুপার একটি চকলেট কালারের ল্যাপটপ ল্যাপটপটির ফুল বডিতে রোজ গোল্ড কালারের বর্ডার দেওয়া আছে এটি মেটালিক বডি হওয়ায় কালারটি অসাধারণ লাগবে ল্যাপটপটির রাইট সাইডে দুটো দেয়া থাকবে যেটাতে আপনি <coughs> দেয়া আছে একটি চার্জারের জন্য একটি চার্জ করার জন্য এবং অন্যটি আপনার ডাটা ট্রান্সফারের জন্য এবং সাথে সাউন্ড আপ এবং ডাউনের জন্য একটি বাটন দেওয়া থাকবে লেফট সাইডে power button USB port and headphone jack দেওয়া থাকে এক্সটার্নাল লুকটা আপনি আপনার মতো করেই দেখবেন যেহেতু প্রোডাক্টটি ইউজড বা সেকেন্ড হ্যান্ড হলেও এটি স্ক্র্যাচলেস এবং ফ্রেশ কন্ডিশনেরই পাবেন ডিভাইসটির ইন্টারনাল স্পেসিফিকেশন দেখব এই ডিভাইসটির model HP Spectre X three sixty এটি কোর আই ফাইভের eight generation processor 1.80 GHz up to 1.99 GHz এর র্যাম এইট জিবি ডিডিআর থ্রির এটি সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেমে Windows eleven installed operating system এবং ইন্টেল ইউএইচডির graphics six hundred twenty and SSD two fifty six GB এর ডিসপ্লেটি thirteen point three inch FHD IPS WD screen backlit touchscreen two thousand 1080 resolution কীবোর্ডটি full size line style backlit keyboard P true vision FHD camera and digital microphone power supply sixty five watt AC power adapter and battery three cell sixty দারুণ স্মার্ট মুভ করার সাথে সাথে এটি রোটেট হয়ে যায় যারা গ্রাফিক্সের কাজ করছেন কালার রেজুলেশন ঠিক রেখে তাদের জন্য ল্যাপটপটি একদমই বেস্ট এছাড়া যারা ভিডিও এডিটিং রেন্ডারিং আপলোডিংয়ের জন্য অন্যান্য ল্যাপটপগুলোতে যাদের অনেক সময় অপচয় হয় কিংবা খুব দ্রুত কাজ করতে পারছেন না তাদের জন্য ল্যাপটপটি একদমই পারফেক্ট এটা এটি আপনার সময়কে বাঁচাবে এবং হচ্ছে কাজকে সহজ করবে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন আশা করি তাদের ডিভাইসটির খুঁটিনাটি তথ্য দিতে পেরেছি ডিভাইসটি সেকেন্ড হ্যান্ড হওয়াতে আপনার সাধ্যের মধ্যে এই বাজেটটি থাকবে ডিভাইসটির সাথে থাকবে অরিজিনাল চার্জার ব্যাগ এবং ক্যাশ মেমো বিস্তারিত তথ্য জানতে ভিডিওটির ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে দয়া করে দেখে নেবেন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন